তো আজকে আমরা পাইথনের স্কোপ নিয়ে আলোচনা করব সো আমরা কথা না বলে আমরা কোড লেখা শুরু করি এবং এক্সপ্লেন করি এটা আসলে কি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন সাকিব আল্লাহ হাসানের সুপার সুপার সো আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ থ্রি স্কুলের রেকমেন্ডেশন এটা আমরা ইউজ করছি সো আমরা একটু পড়ি a variable is only available for inside the region it is created যেই রিজনে ক্রিয়েট করছে সেই রিজনে available this is called scope অর্থাৎ এটাই হচ্ছে একটা স্কোপ মানে এই ভেরিয়েবলটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন কোথায় কোথায় তার ভিজিবিলিটি আছে তো লোকাল স্কোপ বলতে একটা ব্যাপার আছে তো সেটা আমরা দেখি a variable create inside a function belongs to the local scope of the function and can only be use inside the function আচ্ছা লোকাল তো এটা আমরা দেখি লেখা শুরু করি লোকাল স্কোপ দেন আমরা একটা ফাংশন ডিপেন্ড করতেছি ফাংশন সম্পর্কে অলরেডি আমরা বলেছি যদি ফাংশন সম্পর্কে আইডিয়া না থাকে পিছনে লেকচারগুলো দেখে আসতে পারেন তো মাই ফাংশন তারপর হচ্ছে x is equal to three hundred এবং এই এক্সটাই হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল আছে সেই লোকাল এই স্কোপের মধ্যে আছে ফাংশনের ভিতরে আছে কমেন্ট করে দিলাম তো দেন আমরা প্রিন্ট করব এক্স তারপর যদি আমরা ফাংশনটাকে কল করি তাহলে আমরা আউটপুটটা পাবো সো আমরা ফাংশনটা কল করি দেন আমাদের ফাইলটা রান করতে হবে আমরা পাইথন লিখে তারপর ফাইল নামটা দিব তো ফাইলের নামটা হচ্ছে পাই স্কোপ আমরা দেখতে পাচ্ছি আমরা একটা মিস্টেক করেছি এক্স এমলি সরি এই ধরনের মিস্টেক হবে আশা করি তো আমরা দেখতে পাচ্ছি থ্রি হান্ড্রেড সে আউটপুট দিয়েছে এখন স্কোপটা হচ্ছে এই ফাংশনের যে বডিটা আছে এটা হচ্ছে স্কোপ আমরা যদি এটাকে বাইরে অ্যাক্সেস করতে চাই তাহলে সেটাকে আমরা করতে পারবো না আমরা দেখতে হচ্ছে রেড চিহ্ন দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে বলতেছে name error name x is not define মানে এক্সটাকে বলতেছে ডিফাইনই না তাহলে কিভাবে হয়ে অর্থাৎ এই ফাংশনের ভিতরে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি তখন সেটা হচ্ছে ওই ফাংশনের স্কোপে অর্থাৎ লোকাল স্কোপ তার বাইরে তাকে আর অ্যাক্সেস করা যাবে না সো এটাই ছিল হচ্ছে লোকাল স্কোপ আমি আশা করি আপনাদের ফাংশন স্কোপটা বুঝাইতে লোকাল স্কোপটা বুঝাইতে পেরেছি এই ফাংশনের বডির ভিতরে আপনি চাইলে আরও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন সো এই সবগুলো হচ্ছে লোকাল স্কোপ দেন আমরা দেখি গ্লোবাল স্কোপ তো গ্লোবাল স্কোপ জিনিসটা কি সেটা আমরা দেখি গ্লোবাল বলতে বিশ্বকে বোঝায় অর্থাৎ সব জায়গা থেকে তাকে অ্যাক্সেস করা যাবে তো এখন আমরা এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সো এটার নাম হচ্ছে হান্ড্রেড এবং it's a global variable for global scope এই এক্স এমটা পুরো ফাইলের মধ্যে অ্যাক্সেস হবে এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল সো আমরা আরেকটা ফাংশন লিখতেছি সো এই এমটা আমরা এই এম এর ভ্যালুটা আমরা এই ফাংশনের ভিতরেও অ্যাক্সেস করতে পারবো বাইরেও অ্যাক্সেস করতে পারবো সো দেখি এটা হচ্ছে আমরা ফাংশনের ভিতরে ইউজ করলাম লোকালে ইউজ করলাম গ্লোবাল ভেরিয়েবল লোকাল স্কোপে আমরা গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করলাম দুইটা স্পেস দিতে হবে দেন আমরা যদি আবার প্রিন্ট করি এম তাহলে আমরা ওখানেও অ্যাক্সেস পাব সো আমরা স্ক্রিপ্টটা রান করছি এবং দেখতে পাচ্ছি যে গ্লোবাল স্কোপে যেহেতু ডিফাইন করেছি আমরা সব জায়গা থেকেই অ্যাক্সেস পাচ্ছি এখন আমরা আরেকটা ব্যাপার ট্রাই করি যে আসলে ডিফাইন করার আগে যদি প্রিন্ট করি তাহলে কি হয় সো আমরা দেখতে পাচ্ছি যে এমটা ওইখানে পাচ্ছে না কারণ কি ও এখানে যখন এসে প্রিন্ট করতেছে ও এমটাকে পাচ্ছে না এমটা তো তার নিজে ডিক্লেয়ার করা সো পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ সেই উপর থেকে লাইন বাই লাইন নিচে পড়ে আসে সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে লোকাল স্কুল বলেই আপনি তাকে যেখানে ডিফাইন করা নাই সেখান থেকে অ্যাক্সেস তার নিচে থেকে অ্যাক্সেস করতে পারেন উপর থেকে নয় সো আমি আশা করি গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপটা বোঝাইতে পেরেছি তো লোকাল আর গ্লোবাল নিয়ে আর বেশি কথা বলার মতো তেমন কিছু নাই আজকে লেকচারটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে